সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমিরা সংবাদের ইনস্টিটিউট থেকে আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আসিব আমিরা সংবাদ সবসময় প্রবাসীদের সুখ দুঃখ এবং সফলতার গল্পগুলো তুলে ধরে এবং সেই সাথে আমিরাত এবং দেশ বিদেশে বিভিন্ন খবর খবরগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এখন দেখবেন খবরের বিস্তারিত আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ নতুন প্রতিষ্ঠান খোলা মানেই নতুন কর্মসংস্থানের সৃষ্টি হওয়া আমিরাতে ইদানিং নতুন নতুন প্রতিষ্ঠানগুলো খোলার মাধ্যমে আমিরাতে সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের এতে করে বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদেরও কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে তারই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের আজমান কারামাতে নূর বিল্ডিং টুলস অ্যান্ড ম্যাটেরিয়ালসের নতুন শাখা বিনসালে অটো অ্যাক্সেসরিজ ট্রেডিং এলএলসির শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্পন্সর মোহাম্মদ আহমেদ বিন সালে আল মেহরি এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান চট্টগ্রামের রাঙ্গুনিয়া বেতাগির আমিরাত প্রবাসী আব্দুল হক তিনি এ সময় বলেন তার এই প্রতিষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি পাকিস্তান ইন্ডিয়া আফগানিস্তান এসব দেশের নাগরিকদেরও তিনি কর্মসংস্থানের সৃষ্টি করেছেন তার প্রতিষ্ঠানে এখন রয়েছে মোট পঁচাশি জন মতো কর্মচারী আমার এখন ছয়টা প্রতিষ্ঠান আছে এখানে প্রায় আমার মানে এইটি এইটি ফাইভ কর্মচারী আছে মানে পঁচাশি জন মতো الحين احنا مع بعض في يمكن خمس محلات كلها في تجارة السيارات في تجارة مواد البناء وهذا المحل اليوم ان شاء الله جديد وان شاء الله محل এ সময় এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নুরুল হক নজরুল ইসলাম আব্দুল আওয়াল সহ আমিনুল হক জিয়াউল হক নুরুল আলম মনসুর তাহমিদ তাহির তৈয়বা হক আকিবা হক সহ আরও অনেকেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল হক এ সময় জানান তার এই প্রতিষ্ঠানে গাড়ির সকল ধরনের অ্যাক্সেসরিজ আইটেম তথা গাড়ি সাজানোর জন্য সকল প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ পাওয়া যাবে সবাই শুভকামনা আব্দুল হকের আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে সালে auto accessories Al Ranim car accessories Al Madina restaurant এবং Al Asjan travel and cargo LLC আপনি যদি আমাদের আমিরা সংবাদে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে অবশ্যই আমাদের সাথে থাকবেন এতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও আমাদের দেওয়া তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন আমিরা সংবাদ সবসময় প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করে আমির সংবাদের যারা দর্শক রয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ